বন্ধুরা আজ আপনাদের দেখাবো কিভাবে ডলার তৈরি করা হয় মানব জীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রেই যার প্রয়োজন তার নাম হলো টাকা বা অর্থ বাংলাদেশে টাকা হলেও বিভিন্ন দেশে এর নাম বিভিন্ন তবে বেশিরভাগ ক্ষেত্রেই ডলার আমরা আজ আলোচনা করব ডলার সম্পর্কে কিভাবে এই ডলার তৈরি করা হয় এবং হাতে হাতে চলে যায় টাকা তৈরির জন্য অত্যাধুনিক ছাপাখানা ব্যবহৃত হয় যা আপনাদের দেখানোর চেষ্টা করছি ডলার তৈরির স্পেশাল এক প্রকার কাগজ ব্যবহৃত এই কাগজটি মেশিনের মধ্য দিয়ে প্রথমে ছাপা দেওয়া হয় এবং এরপরে তা পরিমাপ অনুযায়ী মার্কিং করা হয় এরপর কাগজগুলো অন্য একটি মেশিনে প্রবেশ করানো হয় এবং চিকচিকে কাগজ বা সিকিউরিটি মনোগ্রাম লাগানো হয় মনোগ্রাম লাগানোর শেষে কাগজগুলো আবার আরেকটি মেশিনে প্রবেশ করানো হয় এবং মাপ অনুযায়ী কাটা হয় এবার প্রিন্টিং প্রেসে কালার প্রদান করা হয় কাগজগুলো নির্দিষ্ট কালারে প্রিন্ট হতে থাকে প্রিন্ট শেষে কোয়ালিটি চেক করা হয় আবার তা ফাইনাল প্রিন্টিংয়ের জন্য মেশিনে প্রবেশ করানো হয় এবং প্রিন্ট হয়ে বের হয়ে আসে এবং তার উপর নম্বর বসানো হয় এরপর ডলারের মাপ অনুযায়ী চূড়ান্ত কাটিং করা হয় এবং বান্ডিল করে বাজারজাত করা হয় বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই এ ডট এক্সপ্রেস সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ